যাই হোক পাঁচ লক্ষ নামাজ সম্পর্কে আলোচনা করতেছে এবং নামাজের পূর্ব শর্ত পূর্ব সম্পর্কে আলোচনা করেছে কয়েকটি মান নামাজের ফরজ সম্পর্কে আলোচনা গেছে নামাজের ওয়াজিব সম্পর্কে আলোচনা গেছে নামাজের সুন্নত সম্পর্কে কিছু আলোচনা হয়েছে কতটি মায় বাকি আলোচনা হিসাবে আজকে করার ইচ্ছা রাখি وما توفيق إلا بالله আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন অনেক সময় তারা মনে প্রশ্ন আসতে পারে যে পাঁচ ওয়াক্তের জায়গায় ছয় ওয়াক্ত কেন হবে না অথবা চার ওয়াক্ত কেন হবে না অথবা তিন ওয়াক্ত কেন হলো না অথবা সাত ওয়াক্ত অর্থাৎ পঞ্চাশ কেন হলো না বাকি কথা হলো মধ্যে এক একমত বয়ান করেছেন বর্ণনা করেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত এক একমত করেছেন কিতাবের মধ্যে এর মধ্যে একটা হলো আল্লাহ রাবুল আমাদের শরীরে মানুষের শরীরে এমন পাঁচটি শক্তি দান করেছেন এমন পাঁচটি গুণ দান করেছেন যে পাঁচ শক্তি বা পাঁচটি গুণের দ্বারা আমরা অধিক জ্ঞান অর্জন করতে পারি বিভিন্ন জ্ঞান বিভিন্ন বিষয় আমরা যে পারি জানতে পারি এরকম পাঁচটা শক্তি আমরা দ্বারা আমাদেরকে দান করেছেন এর মধ্যে একটা শক্তির নাম হল দৃষ্টি শক্তি আমরা চোখ দিয়ে দেখে কোনো জিনিসের আকার আকৃতি কোনো জিনিসের রং লাল কালো সাদা হলুদ সকল এগুলো চিনতে পারে বুঝতে পারি জানতে পারি এটা পাহাড় না গাছ গড় না সাগর নদী না মরুভূমি সেগুলো আমরা দূর থেকে চোখ দ্বারা দেখে এই জ্ঞান আমরা অর্জন করতে পারি এই শক্তির নাম হল দৃষ্টি শক্তি এই শক্তি কোথায় রেখেছেন আল্লাহ আমাদের শরীরে আমাদের শরীরে ছুটির মধ্যে রেখেছেন শক্তি আল্লাহ আব্দুল দান করেছেন শ্রবণ শক্তি আর যে জিনিসের মাধ্যমে আমরা শ্রবণ করি এই জিনিসের নাম হলো আমরা কিভাবে যে কোনো খাবারের স্বাদ আমরা বুঝতে পারি এটা তো না এটা ডাল না এটা মিষ্টি না এটা লবণাক্ত আমরা কিভাবে বুঝতে পারি আমাদের জিহ্বা দ্বারা বুঝতে পারি এই শব্দের নাম হলো স্বাদ শব্দ পাঁচ নম্বর শব্দ আল্লাহ আমাদের শরীরের মধ্যে রাখছেন আমাদের চামড়ার মধ্যে শরীরের চামড়ার মধ্যে আমরা কারো শরীরে হাত দিয়ে তার কারো কপালে আমরা কি করি হাত দিয়ে আমরা দেখি তার শরীরের জল আছে তার শরীরের ভেতরের জল আমরা চোখ দেখতে পারি না কান দিয়েও শুনতে পারি না নাক দিয়েও প্রাণ দিতে পারি না জিব্বা দিয়েও শ্বাস গ্রহণ করতে পারি না আমরা কিভাবে বুঝতে পারি তার শরীরে হাত দিয়ে হাতের ত্বক দ্বারা চামড়া দ্বারা বুঝতে পারি তার শরীরে জল আছে এরকম ভাবে যে কোনো বড় হাতে যে কানটা পানি হাতে নিলে একরকম মাটি হাতে নিলে আরেক রকম এই হাতে নিলে একরকম এরকম ভাবে আমরা বুঝতে পারি যে কোন বস্তু কি রকম আর তারা ধরলে আমরা বুঝতে পারি এই শক্তি আল্লাহ তালা আমাদের চামড়ার মধ্যে এই শক্তির নাম হল ত্বক শক্তি পুরামায় কেরামরা কিতাবের মধ্যে লেখেন শরীরের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ শক্তি দান করেছেন যে শক্তি দ্বারা আমরা দুনিয়া অনেক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি এই এক একটি বড় বড় শক্তির মোকাবেলায় বিভয়ে এক এক পথ নামাজ আল্লাহ আমাদের জন্য খরচ করেছেন করেছেন যে আমরা পাঁচ লক্ষ নামাজ যখন আমরা আদায় করলাম মানে আমাদের আল্লাহ দান করে আমাদের আমাদের শরীরের মধ্যে যে নিয়ামত দান করেছেন যে পাঁচটি নিয়ামত বড় বড় নিয়ামত দান করেছেন এই বড় বড় পাঁচটি নিয়ামতের সুবিধা আদায় হয়ে গেল এজন্য আল্লাহ তালা আমাদেরকে আমাদের উপর আমাদের ভক্ত নামাজ খরচ করে মানুষ সৃষ্টি করার মানুষের শরীরের প্রাণ দান করেন তারপরে যখন সে দুনিয়ায় আসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার জন্য এবং পানির ব্যবস্থা আছে একটা বড় নিয়ামত আবার এবং পানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত দুই নম্বর নিয়ামত হলো সিহর মানে, শীতের পোশাক আর গরমের মৌসুমে গরমের পোশাকের ব্যবস্থা আপনারা আমাদের জন্য আছে দুই নম্বর নিয়ামত নম্বর নিয়ামত আল্লাহ বসবাসের জন্য আমাদের জন্য বসবাস করার জন্য আমাদের দুনিয়ার মধ্যে ঘরের ব্যবস্থা আছে চার নম্বর আমাদের সেবা শুশ্রূষার জন্য সেবার ব্যবস্থা আমাদের জন্য দুনিয়ার মধ্যে রাখছেন আর যখন আমরা পাঁচ লক্ষ নামাজ আদায় করবো তখন এই বড় বড় নিয়ামতের সুক্রিয়া আদায় বড় বড় পাঁচটি নিয়ামতের বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য পাঁচ ভক্ত নামাজ ফরজ করেছেন তিন নম্বর তাদের মধ্যে বর্ণনা করেন যে মানুষের আগের যে পাঁচটি নিয়ামতের মধ্যে প্রথম বলা হয়েছিল যে আল্লাহ আমাদের আমাদেরকে প্রাণ দান করেছেন প্রথমে কি দান করেছেন প্রাণ এই প্রাণের বিনিময় হলো কালেমা কালেমা তাদের ইমান আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলাম দান আদায় হবে কিভাবে আমি যখন ইমানদার হব আমি ইমান আর আর আদায় হবে পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারা তিন নম্বর আয়াতটি একমত যে দুনিয়ার জিন্দগিতে জীবনে দুনিয়া যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ সে পাঁচটি অবস্থান করতে থাকে দুনিয়ার মধ্যে যতদিন মানুষ থাকে কয়েকটি অবস্থার করতে থাকে পাঁচটি অবস্থার মধ্যে থাকে অবস্থায় থাকে অথবা বসা অবস্থায় থাকে অথবা অবস্থায় থাকে অথবা চার অবস্থায় থাকে অথবা পাঁচ নম্বর সে জাগ্রত অবস্থায় থাকে কখনো সে শুয়া অবস্থায় থাকে কখনো বসা অবস্থায় থাকে কখনো দাঁড়ানো অবস্থায় থাকে কখনো জাগ্রত মানে সজাগ থাকে কখনো সে ভ্রমণ থাকে মানে বোঝা থাকে মানুষের এই পাঁচটি অবস্থা যে একটি অবস্থার মধ্যে থাকে এই পাঁচটি অবস্থা একটি অবস্থান সুবিধা স্বরূপ এগুলো আল্লাহ পক্ষ থেকে নিয়ামত এক একটি নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ আল্লাহ আলমী আমাদের উপর পাঁচ লক্ষ নামাজ খরচ করেছেন সামনে আমার জীবন শুরু সেখানে বড় বড় পাঁচটি সামনে দুনিয়ার জীবন যখন শেষ হওয়ার পথে এরপর থেকে সামনে পাঁচটি বড় বড় বিপদ আছে এই পাঁচ ভক্ত নামাজের দ্বারা এই বড় বড় বিপদ দূর হয়ে যায় এর মধ্যে একটি হল মৃত্যুর বিপদ মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট মৃত্যুর সময় ইমান হারা হওয়ার পরে বিভিন্ন অবস্থা আসে মৃত্যুর সময় মানুষের মৃত্যুর সময় মৃত্যু একটি বিপদ দুই নম্বর হল কবরের আদা এর নাম আল্লাহ রাউলাতুম মিন রিয়াজুল জান্নাহ আও তুকাতুম মিন ফালিন নার কবর হয়তো জান্নাতের বাগান হবে না হয় জাহান্নামের গর্ত হবে কবরের আজাব আর একটি বিপদ তিন নম্বর হল পরিশ্রাটের মূল চার নম্বর বিপদ হল আমল নামা বাংলাতে আসা আমল নামা বাংলাতে আসা হল বড় একটি বিপদ পাঁচ নম্বর বিপদ হল জান্নাতের দরজা বন্ধ হয়ে যাওয়া আমার জন্য যদি জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় এর চেয়ে বড় বিপদ হতে পারে যে বড় বড় কাজ থেকে দূর হয়ে যাবে কিসের দ্বারা পাঁচ লক্ষ নামাজের দ্বারা এজন্যই তাদের মধ্যে হাজির নিয়ে আসছেন নামাজ সমূহের হেফাজত করবে অর্থাৎ পাঁচ লক্ষ নামাজ নামাজ সমূহ মানে কি মানে নামাজ পাঁচ লক্ষ নামাজের হেফাজত করবে হেফাজত কিভাবে করবে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব তার পবিত্রতা রোজুর গোসল সবকিছু ঠিক করে পাবন্দের সাথে সময় মতো পাঁচ নামাজ আদায় করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে পাঁচটি পুরস্কার দান করবে আমরা এই হাদিস সময় শুনে থাকি যারা আপনার বেশি নাগরিকের সাথে সম্পর্ক রাখি দীর্ঘায়িত সময় লাগিয়েছি এই হাদিস সময় বলা হয়ে থাকে এই হাদিসের ফজিলত তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না ইমান কি হয় না মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না সে পাবে না আল্লাহ তাআলা তার জন্য কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন জান্নাতের মধ্যে আসছে সবার মধ্যে প্রশ্নের দিবে সঠিক সঠিক ইমানদার হবে ইমানদারদের জন্য একটা তখন সে কি করবে প্রশ্ন জবাব দিয়ে দিবে সাথে সাথে পক্ষ থেকে ঘোষণা আসবে তার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসা হোক তার কবরে দেওয়া হোক তার কবর এবং জান্নাতের মধ্যে দরজা খুলে দেওয়া হোক এবং তার কবর প্রশস্ত করে দেওয়া হোক যত দূর পর্যন্ত চোখ যাবে চোখের দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত তার জন্য বা বা মধ্যে আছে বা কষ্টে আছে বা আরামে আছে শান্তিতে আছে আপনি দেখতে আপনার পাশে ব্যক্তি কি অবস্থা সপ্তাহের মধ্যে হচ্ছে আপনি পাশে বসে দেখতে পারবেন না কেন সেই সপ্তাহ যখন আয়ত্ত যখন আমি এখান থেকে দেখতেছি কবর একরকম কিন্তু যে কবর গেছে সে দেখতেছে আরেক ويعطي الله كتابه بيمينه আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দান করবেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ কি করবে ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে কি করবেন পাঁচ পুরস্কার দিবেন এর মধ্যে প্রথম কি কি হলো প্রথম কি হলো মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তাকে দূর করে দিবেন দুই নম্বর কবরের আযাব তার থেকে দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দান করবেন যাবে জীবন পার হয়ে যাবে আপনার মজার খবর জান্নাতে জহাই গেছা সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আর আর একটি আপনার বড় বড় পুরস্কার প্রয়োজন আছে কেউ যদি বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারে এর চেয়ে বড় আর কোনো পুরস্কারই হতে পারে না এই পুরস্কার আল্লাহ কিসের মধ্যে আছে পাঁচ ভক্ত পাঁচটি পুরস্কার কিসের মধ্যে আছে পাঁচ ভক্ত নামাজের মধ্যে আল্লাহ আল্লাহ জন্য আছে তারপরে আলহামদ শেষে আমরা আমিন বলি আমিন বলাটা সুন্দর আর ইমামের পিছনে মুক্তারি থাকলে ইমাম সাহেব যদি জুড়ে জুড়ে কেরাত করে আর সুরা পাতা শেষ করবে কল লিং করবে তখন আমরা চুপে চুপে কি কল করবো আমিন বলবো যারা আমরা পিছনে থাকি আমরা চুপে চুপে নীরবে আমিন বলবো এটা হলো আমাদের সারাটি মাথা বললে এই আমল তারপর তারপরে হলো বেডরুম করা কেউ যদি আরো বেশি পড়তে চায় তিন মানের বেশি তাহলে বেডরুম করা হয় পাঁচ পার করবে না হয় সাত পার করবে আর না কম করতে তিন পার করবে আর ইমামের ইমামের ইমামের জন্য ইমাম সাহেবের জন্য নিয়ম হলো তিন পারের বেশি না করা ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন তখন রুকুর তসবি সেজদার তসবি তিনি তিনবার পড়বেন এর বেশি পড়বেন এর বেশি পড়া ইমামের জন্য মাকরুহ ইমাম সাহেব সংক্ষিপ্তভাবে নামাজ পড়াবেন মুসলমানদের যাতে কষ্ট না হয় যাতে না যাতে কষ্ট না পায় তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে গেলে যে সুস্থ আছে তার জন্য অসুবিধা নেই কিন্তু যে অসুস্থ আছে বেশি লম্বা নামাজ হলে তার জন্য অসুবিধা হবে তারপরে আল্লাহ হলিমান হামিদা ওঠা ইমাম সাহেব হলে ইমাম শুধু আল্লাহ হলিমান হামিদা বলবেন মুক্তারিরা রাব্বান আলাকাল হাম বলবেন একাকি নামাজ পড়লে সামি আল্লাহ হলিমান হামিদা বলে উঠো উঠে রাব্বান এর হলো রুকুর মধ্যে সাতটি সুন্নত তারপরে হলো সেজদার মধ্যে সাতটি আল্লাহ আকবার বলে সেজদায় যাওয়া এই মাঝখানে যে সমস্ত তকবির আমরা বলি এগুলো হলো সুন্নত আল্লাহ আকবার বলে সেজদায় যাওয়া তারপর কেউ যে মনে করুন আমরা সেজদাতে হাত রাখলাম হাত রাখার পরে আমার কানের বরাবর আমি হাত রাখবো কান বরাবরটা আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ সামনে তোমার নাকের থেকে চুপ রাখা আঙ্গুলগুলো মিলিয়ে রাখা এক নম্বর হলো আল্লাহ লক্ষণ করে সেজায় যাওয়া তারপরে কান বরাবর হাত রাখা সেজার মধ্যে কান বরাবর হাত রাখা তারপর আঙ্গুলগুলো মিলিয়ে রাখা এরকম না এরকম সেজার মধ্যে যখন আমরা হাত রাখবো তখন আঙ্গুলগুলো মিলিয়ে রাখবো তারপরে নাকের থেকে নাকের অগ্রভাগের থেকে চোখ রাখা দৃষ্টি রাখা তারপরে পড়া মানে সুবহান পড়া কমপক্ষে তিনবার আর পড়া তারপর আমার আল্লাহ আকবার বলিয়া উঠা এই হলো মধ্যে সাক্ষী শূন্য তারপর হলো বসার মধ্যে সাক্ষী বসার মধ্যে সাক্ষী শূন্য হলো ডান পা হারাইতে বসা বাম পায়ের উপর বসা তারপর পুরুষের জন্য মহিলারা কি করবেন উভয় ডান দিকে বাহির করিয়া বসা পায়ের আঙ্গুলের রূপ যতদূর সম্ভব যথাসম্ভব কেন্দ্রার দিকে রাখা হাতের আঙ্গুল স্বাভাবিক রাখা হাতের আঙ্গুল স্বাভাবিক রাখা ফুলের ক্ষেত্রে দৃষ্টি রাখা আমি যখন নামাজে আপনার ইন্দুর মধ্যে বসবো বা নামাজে বসা অবস্থায় থাকবো বা আমার চোখ কোথায় থাকবে আমার চোখ থাকবে আমার ফুলের দিকে দুই হাত আপনার ফুল আছে ফুলের দিকে আমার চোখ থাকবে তারপরে দরুদ করা আল্লাহ আল্লাহ আর দোয়ায় মাতুরা অর্থাৎ এই হলো মধ্যে এই দোয়ার মধ্যে যেমন আপনি আগে আদেশটি আলোচনা করলাম নামাজের আদেশটি সুন্নত আর আরো বিস্তারিত আলোচনা আছে একান্ত আলোচনা আছে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আল্লাহ তালা দিলে আগামী মাসে ইনশাআল্লাহ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মাহফিল দান করুন আমিন ওয়া আল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন